কোনো রকম অস্ত্র ছাড়া বইয়া করতে পারবেন আচ্ছা ভাই শুধু ফিস্ট দিয়ে বুয়া করে দেখান তাহলে আপনি চ্যালেঞ্জ কিং তাই নাকি কোন রকম গান ছাড়া বুয়া করে দেখান তাহলে আপনাকে চ্যালেঞ্জ কিং মনে করবো উল্লাল্লা উইদাউট গানে বুয়া করে দেখান হোলি মৌলি গাইস তো তোমরা চাও আপনি কোনো প্রকার গান ছাড়া শুধুমাত্র ফিস দিয়ে গেম করে বুয়া করি তাই তো ওকে বারিস চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এই মাত্র আমি প্রিমিস ক্যারেক্টার থেকে কিন্তু ক্লাক ক্যারেক্টারটাকে নিয়ে নিলাম এখন আমরা অটো পিক আপ অপশনে গিয়ে ওয়েপেন্স অফ করে দিব যেন কোনো প্রকার আননেসেসারি ওয়েপেন আমাদের হাতে উঠে না আসে পরবর্তীতে আমরা র্যাঙ্ক ম্যাচে চলে যাব র্যাঙ্ক ম্যাচে কিন্তু আমরা গিয়ে র্যাঙ্ক ম্যাচ সেশন স্টার্ট করে দিব দেখতেই পাচ্ছ গেমের লবিতে যাওয়ার আগে আমরা যেটা করব আমরা একটা লেজেন্ডারি ইমোট দিয়ে দিব চেষ্টা করব প্রতিটা কিলের পরে যেন আমরা এই লেজেন্ডারি ইমোটটা দিতে পারি যদি মনে থাকে যদি সুযোগ পাই গাইজ তো আমরা কিন্তু গেমের লবিতে চলে আসলাম গেমের লবিতে এসে আমরা যেটা করব যে প্রথম তিনজন লিডার বোর্ডে আছে সেই তিনজনের নাম তোমাদেরকে দেখিয়ে দিব এনশিওর হওয়ার জন্য এনশিওর করার জন্য যে আমরা যে ম্যাচে আমরা এন্ট্রি নিয়েছি ঠিক সেই ম্যাচটাই আমরা করছি সেই ম্যাচটাতেই আমরা খেলছি তো দেখতেই পাচ্ছ যে তিনজন ওইখানে ছিল ছিল লেজার বোর্ডে এখানেও কিন্তু সেই তিনজনের নামটাই দেখাচ্ছে তো আমরা কিছুক্ষণ পরে তোমাদেরকে ম্যাপে নিয়ে যাব ম্যাপে নিয়ে গেলে তোমরা দেখতে পারবা হাতের বাম পাশের ওপরের কোনায় যে গ্র্যান্ড মাস্টার দেখানো আছে আর এবং লেখা আছে বি আর র্যাঙ্ক তার মানে আমরা গ্র্যান্ড মাস্টার লবিতে বি আর র্যাঙ্ক ম্যাচই খেলছি গাইজ তো চলো আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং আমরা আমাদের ফার্স্ট টার্গেট এখন পিক করে নিব গাইজ আমাদের ওপরেই কিন্তু সেই ফার্স্ট টার্গেটটা আছে তো আমরা তাকে পিক করে নিয়েছি তাকেই আমরা ফার্স্ট এলিমিনেট করার চেষ্টা করব তো আমরা কিন্তু আগেই নেমে গিয়েছি সে এখনও প্যারাশুটে আছে প্যারাশুট থেকে সে নামছে সো সে ওপর সাইডে নামার চেষ্টা করবে কিন্তু সামহাও ওপরে নামতে পারলো না আমরা তাকে পিস দিয়ে হেডশট দেওয়ার চেষ্টা করলাম বাট সে কিন্তু রানের ওপরে আছে দৌড়ানোর ওপরে আছে সে এই মাত্র একশো ড্যামেজ খেয়ে ফেলছে তারপরেও কিন্তু সে থামছে না সে দৌড়ে কিন্তু গান পিক আপ করার চেষ্টা করছে ভাবছে যে গান পে কেলে কেল্লা ফতে সে আমাকে অতি ইজিলি কিল করে ফেলবে যাও বাড়ি তুমি গান খুঁজো আমি তোমাকে ফিজ দিয়ে কিল করবো লেটস গো তুমি গান পেয়েছো head shot you are gone so এখানে কিন্তু সামনে আরেকটা বান্দা আছে তার কাছে শর্ট গান আছে শর্ট গান দিয়ে সে বসে গিয়েছে তো আমি কিন্তু ফিস্ট দিয়ে তাকে এলিমিনেট করে দিলাম গায়ে শর্ট গান দিয়ে আমাকে সে কিছুটা ড্যামেজ দিয়েছিল তার শর্ট গানের ড্যামেজের কারণে তার জন্য রইল একটা লেজেন্ডারি ইমোট সো গাইজ আমরা কিন্তু সামনে একটা এনিমিকে দেখেছি তার হাতে এমপি ফাইভ আছে এমপি ফাইভ দিয়ে সে এখন শর্ট রেঞ্জে আমার সাথে ফাইট দিবে আমিও শর্ট রেঞ্জে তাকে ঘুষা দিয়ে যাচ্ছি এবং সেই মুহূর্তে সে কিন্তু হেড শট খেয়ে গিয়েছে হি ইজ গন তার জন্য রয়েছে একটা legendary emote let's go guys আমরা কিন্তু এখন বাড়ি থেকে নিচে নামবো বাড়ি থেকে নিচে নামার সময় কিন্তু আরেকটা এনিমিকে আমরা পেয়ে গিয়েছি সেই জায়গায় একটা খেলা দেখাবে গাইস আমি তাকে ঘুষি দিতে যাব সেই মুহূর্তে সেই উকম হয়ে যাবে বাট সে উকম ভেঙে যেই আমাকে এমপি ফাইভ দিয়ে গুলি দিল তাকেই কিন্তু সেই মুহূর্তে আমরা হেডশট দিয়ে দিলাম ইউ আর ডান বাড়ি ইউ আর ডান তোমার জন্য রয়েছে লেজেন্ডারি মোড তো সামনের একটা ঘরে কিন্তু আমরা এনিমিকে ঢুকতে দেখেছি তার কাছে কিন্তু হ্যান্ড লাঞ্চার আছে গাইস শর্ট রেঞ্জের লাঞ্চার আছে সো সেই লাঞ্চার দিয়ে আমাদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে সেও ড্যামেজ খাবে আমিও ড্যামেজ খাবো বাট ব্যাপার না আমরা কিন্তু সমানে ঘুষিয়ে যাচ্ছি যেই মুহূর্তে সেই শর্ট গানটা হাতে নিল সেই মুহূর্তে কিন্তু আমরা তাকে হেডশট দিয়ে দিলাম এবং হি ইজ গন অলসো তার জন্য রয়েছে একটা লেজেন্ডারি ইমোট তো আমাদের ওপরে কিন্তু আমরা একটা এনিমির লোকেশন পেয়েছি তো সে আমাদের লোকেশন জানে কিনা জানি না বাট ফুটেজ টেস্ট প্রবলেম শুনতে পারি নাই সেই মুহূর্তে আমরা তাকে একটা ড্যামেজ দিলাম সে কিন্তু ড্যামেজ পেয়ে আমাদের লোকেশন জেনে গিয়েছে শটগান হাতে নিয়ে নিয়েছে এবং হেড শট ছাড়া কিন্তু আমাদের অনেক ড্যামেজ দিয়ে দিয়েছিল বডিতে বাট আমরা কিন্তু তাকে হেড শট দিয়ে এলিমিনেট করে দিলাম লেজেন্ডারি ইমোট দিতে যাচ্ছিলাম এই জায়গায় বাট ড্রোন চলে এসছে এই জায়গায় আমি কিন্তু ভেন্ডিং মেশিন থেকে গ্লোয়াল কিনছিলাম সেই মুহূর্তে একটা এনিমি চলে আসছে তো সে কিন্তু আমাদের পজিশন যায় না বাট তাকে আমরা পজিশন জানিয়ে দিয়েছি তাকে হেড শট দেওয়ার চেষ্টা করছি বাট সে কিন্তু দৌড়ের ওপর আছে গাইজ তো সে একটা লং ডিস্টেন্স নেওয়া যাচ্ছে যেন নিতে চাচ্ছে যেন এমপি ফর্টি দিয়ে সে আমাকে ড্রাইভ দিতে পারে বাট আমি তাকে লং ডিস্টেন্স দিব না দরকার তার কোলে উঠে বসে থাকবো যেন সে আমাকে লং ডিস্টেন্সে ড্র্যাগ দিয়ে হেড করতে না পারে সেই মুহূর্তে কিন্তু এমপি ফর্টি দিয়ে আমাকে ড্যামেজ দিচ্ছিল তাকে কিন্তু আমি হেডশট দিয়ে এলিমিনেট করে ফেলাম তো কিন্তু আমরা জোন থেকে বের হয়ে আসছি জোন থেকে বের হওয়ার সময় গাড়ি ক্যারেক্টার এবং জোন কিন্তু আমাদের প্রচুর জ্বালাইছে তারপরেও কিন্তু আমরা জোন থেকে বের হয়ে আসছি সেফলি সো এই জায়গায় একটা এনিমি আছে তার লোকে তার পজিশন তার শব্দ আমরা শুনতে পেরেছি তো তাকে আমরা জানি না কোথায় কিন্তু সে এই হঠাৎ করে আমাদের মুখের সামনে চলে আসে এখানে ছিল বাট আমরা দেখি নাই শর্ট নিজের শর্ট গান দিয়ে কিন্তু আমাদেরকে ড্যামেজ দিয়ে দিয়েছে এবং আমরা কিন্তু ড্যামেজ খেয়ে গিয়েছি আর মাত্র আটজন এনিমি সাতজন এনিমি জীবিত আছে এই মুহূর্তে আমরা মারা যেতে চাই না যে কোনো মূল্যে আমাদেরকে বুয়া নিতে হবে ইনশাল্লাহ আমরা বুয়াটা পাবো তো গাইজ তার সাথে কিন্তু আমার এখানে ফাইট হবে shotgun versus fist guys shotgun versus fist one second সেই মুহূর্তে সে কিন্তু আমাকে গ্রেনেড থ্রো করে দিল এবং গ্রেনেড থ্রো করে দেওয়াতে আমি কিন্তু তিনতলা থেকে দোতলায় লাভ দিয়ে নেমে আসলাম তাকে আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি ফাইভের একটা ড্যামেজ দিলাম সে কিন্তু আমাদের ওয়ান ট্যাপ দেওয়ার জন্য কিছুটা ডিস্টেন্স নিয়ে নিচ্ছে বাট তাকে আমি ডিস্টেন্স দিব না একেবারে মিশে যাবো তার সাথে সে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলো সে গ্লোয়াল দিয়ে নিজেকে প্যাক করে ফেলার চেষ্টা করলো বাট আমি কিন্তু খুশি হয় তাকে এলিমিনেট করে দিলাম war game play guys he is gone তো আমাদের কিন্তু লাস্ট পাঁচজন এনিমি জীবিত আছে আমরা সহকারে সো গাইজ তোমাদের কাছে এখানে অনেকটা অনেক সময় মনে হইতে পারে যে এইখানে অনেকে ড্রেস কেন দেখাচ্ছে না গাইজ পিসিতে এখন আর কারো ড্রেস দেখা যায় না পিসিতে এখন আর কারো গান স্কিন দেখা যায় না পিসিতে যদি তোমরা শিফট করো যদি পিসি দিয়ে কোনো সময় খেলো তাহলে কিন্তু তোমরা লবিতে এক ড্রেস দেখবা তারপর গেমে এসে আরেক ড্রেস দেখবা বটল ড্রেস দেখবা তার উপর কোনো প্রকার গানিস কিন্তু দেখতে পারবাই না গাইস সো আমার উপরেই কিন্তু একটা এনিমি আছে সো এই এনিমিটাকে আমরা চাচ্ছিলাম যে এখান দিয়ে গিয়ে ড্যামেজ দিব বাট এখান থেকে গেলে আমাকে ড্যামেজ খেয়ে যেতে হবে সেই কারণে আমি কোনো প্রকার রিক্স নিতে যাচ্ছি না রিক্স নেই লেনা হ্যাঁ মাত্র তিনজন জীবিত আছে আমি সহকারে মানে আমি বাদে আর মাত্র দুজন জীবিত আছে এই দুজন এলিমিনেটেড হয়ে গেলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে সে এই মাত্র উপর থেকে নিচে নেমেছে তো তাকে এলিমিনেট করার জন্য আমরা কিন্তু তার দিকেই যাচ্ছি বাট জোন চলে এসেছে সো ওদিক দিয়ে গেলে জোনে তো ড্যামেজ খাবো খাবোই প্লাস থার্ড পার্টি হয়ে মরে যাওয়ারও সম্ভাবনা আছে তাই কোনো রিক্স নিলাম না আমরা ঘুরে এদিক দিয়ে চলে গেলাম এদিক দিয়ে এসে দেখি আমার সামনে আরেকটি এনিমি বসে আছে তো নো প্রবলেম গাইস পিছনের যে এনিমিটা ছিল সে কিন্তু এলিমিনেটেড হয়ে গিয়েছে এখন one versus one guys one versus one ওর কাছে আছে শর্ট গান আমার কাছে আছে fist shotgun versus fist once again guys একেবারে ক্লোজ রেঞ্জের ফাইট দেখা যাক কি হয় একজন কিন্তু আমার সাথে বিট্রে করেছে তো তাকে আমরা পেয়ে গিয়েছি তো আমরা পেয়ে গিয়েছি তাকে হেড শট দেওয়ার চেষ্টা করছি হেড শট লেগে গিয়েছে he is gone and we got a booyah guys challenge completed without gun শুধুমাত্র ফিস দিয়ে গেম প্লে করে কিন্তু আমরা বুইয়াটা নিয়ে নিলাম কেমন লাগলো তোমাদের এই গেম প্লেটা অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবা এবং পরবর্তী কোন চ্যালেঞ্জের ওপর আমরা গেম প্লে করবো সেটাও কিন্তু কমেন্ট করবা তোমাদের মাথায় যত নতুন প্রকারের চ্যালেঞ্জ আছে যত নতুন নতুন চ্যালেঞ্জ আছে বা তোমরা মনে করো ভাইয়ের এই চ্যালেঞ্জে গেম প্লে করা উচিত সব কিছু কিন্তু তোমরা কমেন্টে লিখে দিবা এবং তোমাদের কমেন্ট প্রত্যেকের কমেন্ট আমি পড়বো এবং প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব সো গাইস নতুন কোনো চ্যালেঞ্জে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আগামীতে ইনশাল্লাহ until then have a great time tata bye bye and peace out